সব আলো নিভে যাক আধারে শুধু জেগে থাকই দূরে তারারা সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায় শুধু জেগে থাকে সাগর আমার পাশে আহা আহা উপস্থিতে আনন্দে হৃদয় গহিনে অবাক দৃষ্টিতে ধমকে দাঁড়িয়েছে মহাকাল এ শুভ্র পানির সৈকতে এলো মেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চৌচির ঝঙ্কারে কাঁদে অবাক সুখের কান্না যেন চুরি হীরা পান্না সাগরের বুকে কষ্টে বয়ে যাও সুখের ছক হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে হৃদয় গহিনে অবাক দৃষ্টিতে ধমকে দাঁড়িয়েছে মহাকাল এখান আনন্দে হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে আহা আহা শুভ্র সৈকতে এলো মেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝঙ্কারে কাঁদে আবার সুখের কান্না যেন চুইরা পান্না সাগরের বুকে আলপনা কে দিয়ে যায় আবার